সেগুলো নিয়ে আজকে আমি কোহোস্ট হিসেবে আছি মুমতাইনা ফাগুনি এবং আপনাদের সাথে পুরা সেশন পরিচালনা করার জন্য হোস্ট হিসেবে আছেন কাউসার ভাইয়া প্রথমে বলে নিই আজকে আমরা কি কি করতে যাচ্ছি আজকের সেশনের জিস্ট এর আগের দুই পর্বে আমরা ই কমার্সের বেসিক কিছু সেট আপ দেখিয়েছি যেমন কিভাবে একটা প্রোডাক্ট আমরা আপলোড করে সেল করতে পারি কিভাবে আমরা হচ্ছে বিভিন্ন type product WooCommerce support করে ওইটা দেখিয়েছি এবং আজকে যে বেসিক জিনিসটি দেখাবো ওটা হচ্ছে e commerce settings e commerce settings এর আন্ডারে আমাদের আসলে অনেক কিছু পড়ছে আমাদের প্রোডাক্টে যে শুধু ভেরিয়েবলটে প্রোডাক্ট আপলোড না প্রোডাক্টে যে আরো অনেক ধরনের সেটিংস থাকে যেমন আমরা হচ্ছে আমাদের এক পর্বে দেখিয়েছিলাম কিভাবে সব পেজকে আমরা হোম পেজ বানাবো ঠিক তেমনি ও কমার্সে যখন আমরা কোনো স্রোতে প্রোডাক্ট সেল করব মানে আমার অনলাইন স্টোরে তখন আরো কিছু বেসিক জিনিস থাকে যেমন আমাদের পেমেন্টটা কিভাবে অ্যাকসেপ্ট করব ইউজারের কাছ থেকে শিপিং কস্ট যদি নেই ওইটা কেমন হবে এবং আমাদের অ্যাকাউন্টে প্রাইভেসি পলিসি এগুলো কেমন হবে আরো কিছু আমরা এক্সট্রা ইন্টিগ্রেট করতে চাই কিনা যেটার জন্য হচ্ছে আমার অনলাইন স্টোরে যারা আসবে কাস্টমারদের কিনতে সুবিধা হবে ইত্যাদি বিষয় নিয়ে ডিটেলে কথা বলা হবে এই সেশনটা যেহেতু পুরা বাংলায় হবে সো আমরা যারা ইংলিশ স্পিকিং আছি তারা যদি আমরা চাইলে বাংলা বুঝলে আমরা এটা থাকতে পারি বা হচ্ছে আমরা অবশ্যই লিভ নিতে পারি so who are here from native English speaker, uh, you may stay here, but we will continue the pro whole process in Bangla. Uh, so if you are com comfortable in Bangla language, then you can stay or uh, you, you can leave. And also if you stay uh, in the end, there will be a question answer session. There you can ask any type of question and we will answer. So আজকে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কাউসার ভাইয়ের কাছে ধন্যবাদ আপু আমরা আজকে আমাদের সেশন যে সেশনটা চলতেছে তার ধারাবাহিক সিরিজের তিন নম্বর পর্বে আছে ই কমার্স নিয়ে আমরা বেশ অনেক কিছু জানতে পারছি ফার্স্ট অফ অল কিভাবে একটা স্টোর সেট আপ করা যায় কিভাবে একটা স্টোরে আমরা একটা প্রোডাক্ট আপলোড করতে পারি সেই প্রোডাক্টটা কিভাবে আমরা সেল করতে পারি আর প্রোডাক্ট কি ধরনের হতে পারে সেই প্রোডাক্টগুলো আমরা কিভাবে সেট আপ করবো এবং প্রাইজিং গুলা কিভাবে আমরা সেট করব এবং যদি আমি ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করি তাহলে সেক্ষেত্রে মেজারমেন্ট এবং কালার ইত্যাদি ডিপেন্ড করে আমি এই প্রোডাক্টের দাম বেশি রাখবো না কম রাখবো সেই পুরো ব্যাপারটা কিভাবে সেট আপ করতে হবে আমরা মানে সেকেন্ড সেশনে ওইটা দেখা ফেলছি তো কুকমার্সের আরো কিছু যে অ্যাডভান্স ফিচার আছে সেটিংস আছে ওগুলো আজকে আমরা এক্সপ্লোর করার ট্রাই করবো তো আমরা সরাসরি আজকে প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা হুকমার্স দিয়ে অলরেডি তৈরি করা তো এই ওয়েবসাইটের আন্ডারে আমরা যে সেটিংস গুলো আছে সেগুলো এক্সপ্লোর করা ট্রাই করবো তো আমি আগের পর্বে যেগুলো আসলে আমরা শিখেছিলাম সেগুলো আরেকবার রিক্যাপ করার ট্রাই করি প্রথমে আমরা কুকমার্স যে প্লাগইনটা আছে এই প্লাগিনটা আমাদের সাইটে ইনস্টল করেছিলাম একটা প্লাগিন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা শুরুর দিকে বিগিনার যে লেভেলগুলো ছিল আমাদের ধারাবাহিক সিরিজের প্রথম আর দ্বিতীয় পর্বে আমরা সেটা শিখেছিলাম আবিদ ভাই সেটা আমাদেরকে শিখাইছেন তো তারপরে আমি আরেকবার দেখাচ্ছি প্লাগিনস অপশন থেকে কে যদি আমরা অ্যাড নিউতে ক্লিক করি তারপর সার্চ বক্সে আমরা যদি হু কমার্স লিখে সার্চ করি তাহলে আমাদের হু কমার্স প্লাগইনটা চলে আসবে রেজাল্টে হু কমার্স যেহেতু আমার এটা অলরেডি আমার এখানে ইনস্টল করা এবং অ্যাক্টিভেট করা আছে তাই আমার এই অপশনগুলো এখানে দেখাচ্ছে না আর যদি আমি প্রথম থেকে এটা ইনস্টল না করা থাকতো তাহলে যে ইনস্টল নাও একটা বাটন দেখতে পেতাম তারপর হচ্ছে সিম্পলি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তো তারপর আমরা যে জিনিসটা ইম্পর্টেন্টলি দেখাইছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হবে সেজন্য কমার্স ইনস্টল করার পর আমরা যে সেকশনটা পাবো প্রোডাক্টস প্রোডাক্টসে চলে যাব তারপর প্রোডাক্টস থেকে চাইলে আমরা সিঙ্গেল প্রোডাক্টস গুলো একটা একটা করে আপলোড করতে পারি সেক্ষেত্রে অ্যাড নিউতে যদি আমি ক্লিক করি তাহলে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করার জন্য যা যা অপশনের দরকার হবে সব এখানে চলে আসবে সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা কি সিম্পল প্রোডাক্ট থাকবে গ্রুপ প্রোডাক্ট হবে এক্সটার্নাল প্রোডাক্ট নাকি ভ্যারিয়েবল প্রোডাক্ট সেটা আমাকে ডিফাইন করতে হবে এরপর সেটা সেই অনুযায়ী আমাকে আপলোড করতে হবে তো আমাদের দ্বিতীয় পর্বে আমরা পুরো ব্যাপারটা দেখেছিলাম তো আরো একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা হচ্ছে গিয়ে অল প্রোডাক্ট থেকে চাইলে আমরা আমাদের সব প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে আমাদের পিসিতেই রেখে দিতে পারি অথবা ইম্পোর্ট করে সেই ফাইলটা আবার অন্য কোনো স্টোরে আপলোড করতে পারি আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট দেখবো এবং সেটা সম্পর্কে বেশ ভালোভাবে জানার চেষ্টা করব সেটা হচ্ছে হু কমার্সের যে সেটিংস গুলো আছে প্রত্যেকটা সেটিংস আমরা এক্সপ্লোর করার ট্রাই করব সেটিংসে যাওয়ার আগে যে অন্য যে অপশনগুলো আছে আমরা এগুলো একটু এক্সপ্লোর করে যাই সবার প্রথমে আমরা যদি হু কমার্স প্লাগইনের উপর হোভার করি তাহলে দেখতে পারবো হোম নামে একটা সেকশন আছে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হু কমার্সের যে ওভারঅল প্রত্যেকটা অপশন আছে যদি কোনো ইনবক্স থাকে তাহলে সেটাও এখানে চলে আসবে অথবা যদি আমার সেল হচ্ছে কতটা বা আজকে কয়টা সেল হয়েছে লাস্ট উইকে কয়টা সেল হয়েছে সেগুলো দেখতে চাই ওভারঅল অ্যানালাইটিক্সটা এখানে আমরা দেখতে পারবো তারপর আমাদের আসলে পুরো স্টোরটা সেট আপ করার ক্ষেত্রে কি কি ইনফরমেশন আরো দিতে হবে সেই অপশনগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে আমি চাইলে এটা ট্যাক্স অ্যাসাইন করে দিতে পারি যে আমার এটা ট্যাক্স মানে আমার স্টোর থেকে ট্যাক্স কেটে নিবে নাকি নিবে না তো আমি এখানে যদি সিম্পলি ক্লিক করি I don't charge sales tax তাহলে এই অপশনটা এখান থেকে চলে যাবে আর যদি এটা এনাবল করতে চাই তাহলে আমার দেশের ট্যাক্স রুলস অনুযায়ী আমার এটা সেট আপ করে নিতে হবে তারপরে যে অপশনটা আছে গেট মোর সেলস এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে হুকমার্স থেকে আমাকে বেশ কিছু রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে আরো কিছু প্লাগ ইন আমার স্টোরের গ্রোথের জন্য আপলোড করতে বা ইনস্টল করতে বলতেছে লাইক মেইল পয়েট তারপর মেইল চেম্প এগুলো হচ্ছে তারা আমাদেরকে ইনস্টল করতে বলতেছে যেহেতু আমাদের এখন লাগতেছে না তাই আমরা এগুলা ইনস্টল করব না বাট চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা বা প্রত্যেকটাই আমরা ইউজ করে দেখতে পারি যদি আমরা আমাদের প্রো স্টোরের গ্রোথ বাড়াতে যাই তারপরে হোমে যে অপশনগুলো আছে ওগুলো আরেকটু explore personal personalize your store তো এইখানে আসলে এসে আমি বেশ কিছু পার্সোনালাইজ পার্সোনালাইজ অথবা কাস্টমাইজেশনের কাজ আমি করতে পারবো লাইক আমার যদি হোম পেজ আমি স্টোর হিসেবে স্টোরটাকে হোম পেজ হিসেবে অ্যাসাইন করতে চাই তাহলে এখানে আমি হোম পেজ তৈরি করতে পারবো একটা আলাদা তারপর একটা লোগো আপলোড করার অপশন দিচ্ছে আমাকে আমি চাইলে একটা লোগো আপলোড করতে পারবো আমার স্টোরের জন্য তারপর এখানে বলছে সেট স্টোর নোটিস আমি চাইলে একটা নোটিস এখানে লিখে দিতে পারি hello this is my store এরপর যদি আবার আমি হোমে চলে আসি তাহলে দেখতে পাবো আমার অলমোস্ট অনেকগুলো অপশন কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমি আমাকে যে গুলো ইনস্টল করতে গেছিল ওইটা ইনস্টল না করার কারণে আমি এই অপশনটা এখনো ভিজিবল দেখাচ্ছে তো এইখানে একটা মোবাইল অ্যাপ আমাকে ইনস্টল করতে বলতেছে হু কমার্সে যেটা আমরা চাই ইনস্টল করতে পারি অ্যাপ স্টোর বা অ্যাপেল স্টোর থেকে প্লে স্টোর থেকে তো এটা যদি আমি ইনস্টল করি আমার ফোনে এবং আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি তাহলে আমি আমার স্টোরে যদি কোনো নতুন সেল ক্রিয়েট হয় অথবা কেউ কোনো পারচেস করে বা আমার অ্যাক্টিভিটিস গুলো আমি চাইলে আমার মোবাইল দিয়ে চেক করতে পারবো তো আমি এটা করতেছি না রিভিউ শিপিং অপশন এটা হচ্ছে সেটিংস এর একটা অংশ আমরা সেটিংস এ যখন যাব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তারপর আরেকটা হচ্ছে tour the WooCommerce marketplace এখানে যদি আমি ক্লিক করি তাহলে হুকমার্স এর ডিফল্ট যে একটা ওয়েবসাইট আছে ওইখানে আমাকে নিয়ে যাবে এবং এই হুকমার্স মার্কেট প্লেস এর মধ্যে যে যে এক্সটেনশন গুলো আছে সেগুলো আমাকে শো করবে like PayPal payment SoundCloud তারপর প্রোডাক্ট বান্ডেল এটা দেখা যাচ্ছে একটা পেইড এক্সটেনশন এটাও একটা পেইড এক্সটেনশন তো এর মধ্যে বেশ কিছু এক্সটেনশন আছে যেগুলো একদমই ফ্রি চাইলে এগুলো আমরা ইউজ করে দেখতে পারি like WooCommerce Google analytics Jetpack তারপর ফেসবুক ফর হো কমার্স এটাও বেশ ইম্পর্টেন্ট একটা এক্সটেনশন আমরা চাইলে এটা ফ্রিতে ইনস্টল করে দেখতে পারি তারপর মেইল পয়েন্ট এটাও ফ্রি পিন্টারেস্ট তারপর মেইল চিপ এগুলো আসলে আমাদের মার্কেটিং এর জন্য হেল্প করবে তো আমি এগুলো আসলে ইনস্টল করতেছি না আপনারা চাইলে এগুলো ইনস্টল করে দেখতে পারেন তারপর যে স্ট্যাটস আছে আমার সেই স্ট্যাটসটা এখানে শো করতেছে পুরো আমার স্টোরের যে আজকের আজকের দিনে আমার এখানে কোনো সেল হয়নি তাই জিরো টাকা সেল দেখাচ্ছে কোনো অর্ডার হয়নি তাই জিরো অর্ডার দেখাচ্ছে লাস্ট উইকে আমার কয়টা সেল হয়েছে আমি চাইলে এখান থেকে দেখতে পারবো লাস্ট উইকে অর্ডার একটা আসছে টোটাল সেল হয়েছে একশো পঁচাত্তর টাকা পুরো মান্থের হিসাবটা আমি চাইলে দেখতে পারবো এই যে তো এটা হচ্ছে একটা অ্যানালিটিক্স এটা আমরা চাইলে ইউজ করে দেখতে পারি যে আমার স্টোরের কেমন গ্রোথ হচ্ছে বা আপডেটস সম্পর্কে আমরা জানতে পারি তারপর হোম এর পর যে একটা সেকশন আছে অর্ডারস এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমার স্টোরে আসলে কয়টা অর্ডার আসছে সেগুলোর স্ট্যাটাস কি এটা কি প্রসেসিং হচ্ছে বা কমপ্লিট হয়ে গেছে কিনা আমরা দেখতে পারবো যদি আমি এটা ডেলিভার করে থাকি এবং আমার কাস্টমার যদি এটা পেয়ে যায় তাহলে আমি এটা কমপ্লিটেড হিসেবে দিয়ে আপডেট করে দিতে পারি তখন আমার এখানে স্ট্যাটাস দেখাবে যে কমপ্লিট কমপ্লিট করার পর দেখা যাচ্ছে যে অর্ডার থেকে একটা নোটিফিকেশন ছিল ওইটা চলে গেছে এখন এটা কমপ্লিটলি ফ্রি দেখাচ্ছে আর হোমে একটা নোটিফিকেশনের মতো দেখা যাচ্ছে সংখ্যা এটার কারণ হচ্ছে হোম থেকে আমাকে বলা হচ্ছে বেশ কিছু জিনিস সেট করার জন্য যেটা আমি এখনো কমপ্লিট করিনি এই জন্য এটা দেখা যাচ্ছে অর্ডার্স এর পর যে অপশনটা আছে এটা কাস্টমার্স এখানে আসলে আমি আসলে আমার স্টোর থেকে লাস্ট কে কবে কোথায় থেকে মানে কোন জায়গা থেকে আমার অর্ডার করেছে বা কাস্টমার কে কে আছে তাদের লিস্ট আমি দেখতে পাবো অথবা তারা কত টাকা স্পেন্ড করেছে কতটা অর্ডার করেছে তাদের ইমেইল তাদের রেজিস্ট্রেশন ডেট লাস্ট অ্যাক্টিভিটি কবে ছিল ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা ব্যাপার আমরা চাইলে দেখতে পারবো এবং আমি যদি চাই এই পুরো লিস্টটা ডাউনলোড করতে তাহলে ডাউনলোডে ক্লিক করলে লিস্টটা চলে আসবে সিএসবি ফাইল হিসেবে তারপর রয়েছে কুপন যদিও কুপন সম্পর্কে প্রথম পর্বে আমরা খুব অল্প একটু আলোচনা করেছিলাম কুপন হচ্ছে এমন একটা কোড যেটা আসলে আমরা যদি ইউজ করি তাহলে আমরা অনেক সময় ছাড় পেয়ে থাকি লাইক আমি যদি কোনো একটা প্রোডাক্টের উপরে সেল প্রাইস দিতে চাই বা যদি কোনো একটা প্রোডাক্টে আমি আমার কাস্টমারকে কুপন কুপন অর্ডার অফার করে থাকি তাহলে আমি তাকে কুপন কোডটা দিতে পারি সে যখন এটা পারচেস করার সময় অ্যাপ্লাই করবে তখন সে হয়তো একটা অ্যামাউন্ট কুপন হিসেবে ছাড় পেয়ে যাবে তো এর মাধ্যমে আসলে আমি আমার স্টোরের সেলস ইনক্রিজ করতে পারি অনেক সময় মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কাস্টমারদের বিভিন্ন অকেশনালি কুপন অফার করে থাকি তো কুপন অংশটা থেকে আমরা আসলে এই পুরো ব্যাপারটা ম্যানেজ করব এখানে দেখা যায় মার্কেটিং এর একটা অংশ হচ্ছে কুপন আর ওভারভিউতে যদি ক্লিক করি যদি মার্কেটিং অংশটা আমরা এখন এক্সপ্লোর করে নেই তাহলে আমার স্টোরের মার্কেটিং এর জন্য যে যে এক্সটেনশন গুলো হেল্পফুল হতে পারে এগুলা দেখাচ্ছে আর এগুলো যদি আমি ইউজ করি তাহলে হয়তো আমার আরো বেশি সেল বাড়বে অথবা আমি আরো বেশি কাস্টমার রিচ করতে পারবো তো হুকমার্সের অপশনগুলো আমরা দেখতেছিলাম কুপন দেখা হয়েছে এখন রিপোর্টে যদি আমি ক্লিক করি তাহলে একটা ওভারঅল অ্যানালিটিক্স আমি আবার দেখতে পারবো অর্ডারস এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে লাস্ট সেভেন ডেজ এ কয়টা অর্ডার হয়েছে আমি চাইলে কাস্টম একটা ডেট সিলেক্ট করে দিতে পারবো যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কতগুলা সেল হয়েছে বা কতগুলো অর্ডার প্লেস করা হয়েছে তো এটা একটা কমপ্লিট অ্যানালিটিক্স বা স্ট্যাটস আমার স্টোরের তো এর মাধ্যমে আমি আসলে বুঝতে পারবো যে আমার স্টোরের সেল কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে আমার কি আরো উন্নতি করা দরকার বা মার্কেটিং এ মনোযোগ দেওয়া দরকার এই পুরো ব্যাপারটা সম্পর্কে আমি বুঝতে পারবো যদি আমি রেগুলারলি আমার স্ট্যাটস বা এই রিপোর্টটা চেক করি স্ট্যাটস এর অন্যতম একটা অংশ হচ্ছে কাস্টমার কাস্টমার এই অংশটার মধ্যে আমি দেখতে পারবো যে আমার এখানে কতগুলো কাস্টমার আসছে রেগুলার কত তারিখে যেমন নয় তারিখে দেখা হচ্ছে জাস্ট একটা কাস্টমার অর্ডার করছিল তাই একটা কাস্টমার দেখাচ্ছে আর স্টক হচ্ছে গিয়ে আমার কোন প্রোডাক্টের উপরে স্টক আছে এবং সেটা স্টক আউট হচ্ছে কিনা এখান থেকে দেখতে পারবো যেহেতু আমার এটা অপশন থেকে আগে থেকে সিলেক্ট করা ছিল না তাই এখানে স্টক দেখানো হচ্ছে না আমি যদি স্টকটা আগে থেকে ইনভেন্টরিতে সিলেক্ট করে রাখতাম তাহলে এটা দেখানো উচিত যেমন এখানে মোস্ট স্টক হিসেবে একটা টি শার্ট দেখাচ্ছে টি শার্ট ফুল ওকে এটা একটা গ্রুপ প্রোডাক্ট ছিল তো এটার একটা স্টক দেখাচ্ছে এবং ইন স্টক দেখাচ্ছে আমি চাইলে এখান থেকে এডিট করতে পারি সেই প্রোডাক্টটা চাইলে স্টক একটু বাড়াতে পারি স্টক আবার চাইলে কমায় দিতে পারি এই যে ইনভেন্টরি থেকে পুরো স্টকের ব্যাপারটা ম্যানেজ করা হয় রিপোর্টস এর পর আমরা চলে যাব স্ট্যাটাস সেটিংসটা আমরা একটু পরে দেখি স্ট্যাটাসে যখন চলে যাব তাহলে আমি আমার পুরো ওয়েবসাইটের যে একটা সিস্টেম স্ট্যাটাস আছে সেটা দেখতে পারতেছি এটা খুবই টেকনিক্যাল একটা পার্ট সো আমি অতটা ডেসক্রাইব করতেছি না বিগিনারদের জন্য এটা ডেভেলপারদের জন্য মূলত সিস্টেম স্ট্যাটাসের পাশে আছে টুলস এখান থেকে কুকমাস ট্রান্সক্রিপ্ট এটা যদি আমি ক্লিয়ার করে দিতে পারি তাহলে আবার নতুন করে আবার এটা দেখা যাবে এক্সপায়ার্ড ট্রান্সিয়েন্ট তারপর অরফান ভ্যারিয়েশনস এগুলো চাইলে আমরা ডিলেট করতে পারি বা রিফ্রেশ করতে পারি স্টোরে ক্লিয়ার কাস্টমার সেশনস এগুলো চাইলে ক্লিয়ার করতে পারি এগুলো অনেকটা ক্যাশিং ক্লিয়ার করার মতো আর কি এগুলো যদি ক্লিয়ার করি তাহলে হয়তো আমার সাইটটা একটু ফাস্ট থাকবে এই জন্য লগস যদি ক্লিয়ার করি সরি দেখতে যাই তাহলে হয়তো আমার এই স্টোরে আসলে কে কে লগ ইন করছে বা লগ ইন করে সে কি ধরনের কি অপারেশন করছে সেটা আমরা দেখতে পারবো চাইলে এই যে এখানে একটা ছোট্ট রিপোর্ট দেখা যাচ্ছে regenerating image for attachment ID five এটা একটা লগ তো আসলে এখানে কোন একটা ডেভেলপ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করা হয়েছে তো সেটার লগ এখানে দেখা যাচ্ছে তো স্ক্যাডুইল অ্যাকশন আছে যেটা ওটা চাইলে আমি স্ক্যাডুল করে রাখতে পারি আমার কখন কখন কোন অ্যাকশন গুলো কাজ করবে এটা টোটালি একটা ডেভেলপারদের জন্য সো বিগিনারদের আমি এটা ডিসক্রাইব করতেছিলাম এক্সটেনশনে আমি যখন যাব তখন আসলে হুকমার্স মার্কেট প্লেস আমাকে আবার নিয়ে যাবে এখানে থেকে চাইলে আমি আবার কোনো একটা এক্সটেনশন আমার এখানে ইনস্টল করতে পারি যেটা আমার দরকার আবার কোনো কোনো এক্সটেনশন আছে যেগুলো প্রিমিয়াম এগুলো চাইলে আসলে পেমেন্ট করে তারপর ইনস্টল করতে হবে এরপর আমরা সেটিংসে চলে যাই তো আজকের পর্বটা মূলত সেটিংস সম্পর্কে বিস্তারিত বোঝানোর জন্য বা জানানোর জন্য আয়োজন করা হয়েছিল তো আমরা এখন আমাদের মূল জায়গাটার মধ্যে চলে এসেছে এখন আমরা ডিসক্রাইব করব কিভাবে আসলে সেটিংসটা আরেকটু ভালোভাবে বোঝা যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস এর প্রথম যে ট্যাবটা আছে এটা হচ্ছে জেনারেল ট্যাব জেনারেল ট্যাবের আন্ডারে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে স্টোর অ্যাড্রেস স্টোরের অ্যাড্রেস আমরা আসলে মূলত দিয়ে থাকি এটা বোঝানোর জন্য যে ফিজিক্যালি যদি আমার কোনো স্টোর থেকে থাকে লাইক সেটা যদি বাংলাদেশে হয় বা বাংলায় যে কোনো একটা নির্দিষ্ট স্থানে হয় সেটা যে স্থানে থাকবে সেই অ্যাড্রেসটাই আমরা চেষ্টা করবো এখানে দেওয়ার তাহলে আসলে সেটা আমার যে ট্যাক্স গুলো আছে বা দেশের আইন কানুন আছে ওই অনুযায়ী হয়তো আমার অনলাইন স্টোর সেগুলো বুঝে নিবে যে না আমাকে ওই জায়গার রুলস গুলো ফলো করতে হবে স্টোর অ্যাড্রেসের মধ্যে যে অ্যাড্রেস লাইন ওয়ান আছে তো এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা প্লেস করেছিলাম সেকেন্ড লাইনটা খালি আছে আমাদের যেহেতু প্রয়োজন হয় না আমরা চাইলে স্টোর অ্যাড্রেসটা নাও দিতে পারি যদি আমি মনে করি যে না আমার শপটা টোটালি অনলাইন শপ এটা আমাদের কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট নাই তাহলে চাইলে আমরা অ্যাড্রেসটা নাও দিতে পারি সমস্যা হবে না কোনো সেক্ষেত্রে হয়তো আমার স্টোরকে আমার বলে দিতে হবে হুকুম আসতে যে না আমি আসলে কাস্টমারদের থেকে কোনো ট্যাক্স নিচ্ছি না বা কোনো ট্যাক্স অ্যাসাইন করতেছি না তো অ্যাড্রেসের পর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেলিং লোকেশন এখানে লেখা আছে sell to all countries like ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে গ্লোবালি আমার এখানে অর্ডার করতে পারবে চাইলে তো এটা যদি আমি স্পেসিফিক করে দিতে চাই তাহলে নির্দিষ্ট কিছু দেশ আমি সিলেক্ট করে দিতে পারবো লাইক বাংলাদেশ ইন্ডিয়া তো এই দুইটা দেশ আমি সিলেক্ট করে দিলাম তো কোনো কাস্টমার যদি এই দুইটা দেশের বাইরে থেকে আমার শপে ভিজিট করে তখন আমার শপটা তার আইপি অ্যাড্রেস ট্রেস করবে এবং যদি সে দেখতে পায় যে এই দুইটা দেশের বাইরে থেকে কেউ আমার স্টোরটা ভিজিট করতেছে তাহলে তার এখান থেকে কোনো কিছু পারচেস করতে পারবে না আর যদি set to all countries except for তাহলে এই অপশনটা সিলেক্ট করলে আমার এখানে সারা দুনিয়া থেকেই মানুষ অর্ডার করতে পারবে বাট হয়তো আমি চাচ্ছি দুই একটা কান্ট্রি থেকে আমার এখানে কেউ অর্ডার করতে পারবে না তখন আমি এই অপশনটা সিলেক্ট করে দিলে সেই দেশগুলো থেকে আসলে কেউ আমার এখানে ভিজিট করলেও কোনো অর্ডার প্লেস করতে পারবে না তারপরে যে অপশনটা shipping location ship to all countries you sell to মানে আমি যদি সারা দুনিয়ায় আমার পণ্যগুলো সেল করতে চাই তাহলে তো আমি গ্লোবালি সব দেশে এখানে দিয়ে দিব সেল টু অল কান্ট্রিজ তো এখন যদি আমি চাই যে না আমি হয়তো সব কান্ট্রিতে শিপিং করব না হয়তো দুই একটা কান্ট্রি বাদ দিব বা সব কান্ট্রিগুলো আমি রেখে দিব শিপ টু অল কান্ট্রিজ হ্যাঁ আর যদি আমি এই যে স্পেসিফিক কান্ট্রিতে শিপিং করতে চাই তাহলে আমি সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো অ্যাসাইন করে দিতে পারবো আবার disable shipping and shipping calculation সেটা যদি দেই তাহলে আমি চেকআউটের সময় আমার কাস্টমারকে বলে দিতে পারবো না আমি শুধু এটা সেল করতেছি আমি এটা শিপিং করব না শিপিংটা তোমার নিজ দায়িত্ব করে নিতে হবে তখন আসলে আমার শিপিং অপশনটা আমি এখান থেকে বন্ধ করে রাখতে পারবো চাইলে ডিফল্ট কাস্টমার লোকেশন এখানে আসলে ডিফল্ট কাস্টমার লোকেশন বলতে আমার স্টোরে কোন লোকগুলো আসলে অর্ডার করতে পারবে বা আমার কাস্টমারদের লোকেশন কোন জায়গা থেকে হতে পারে সেটা আমার স্টোরকে বোঝানোর জন্য এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারি সব কান্ট্রি বা রিজিয়ন আমার এই অনলাইন স্টোরটা যে কান্ট্রিতে আছে লাইক আমি বাংলাদেশ থেকে সো আমার ডিফল্ট কাস্টমারগুলো বাংলাদেশ থেকে হওয়ার সম্ভাবনা বেশি তো এইটা যদি আমি সিলেক্ট করে দিই জিও লোকেশন তখন সে আমার স্টোরটা আসলে আমার কাস্টমারের জিও লোকেশন ট্র্যাক করবে এবং সেই অনুযায়ী আসলে সে বুঝতে পারবে যে কাস্টমারটা কোথেকে আসছে সে অনুযায়ী তাকে আসলে প্রাইজিং দেখাবে বা ট্যাক্স ক্যালকুলেট করবে এরকম একটা অবস্থা আর যদি আমি দিয়ে রাখি geolocation with page caching support তাহলে পেজ ক্যাশিং সাপোর্ট মানে হচ্ছে একবার সে ওই অ্যাড্রেসটা রিলোকেট কর মানে লোকেট করবে তারপর আর বারবার জানতে চাইবে না কারণ সে তার ব্রাউজার বা পেজের মধ্যে একবার মানে সেভ করে রাখবে যে এই কাস্টমারটা কোথেকে আসছিল সো ওই কাস্টমার যদি বারবার ভিজিট করে তাহলে তার বারবার সেই ইয়েটা করতে হবে না মানে তার জিও লোকেশন অ্যাপ্রুভ করতে হবে না নো লোকেশন বাই ডিফল্ট দিয়ে দিলে আসলে কোনোটাই ডিফল্ট লোকেশন থাকবে না অ্যানাবল ট্যাক্সেস আমার স্টোরে আমি কি কোনো ট্যাক্স এনেবল করে রাখবো এটা যদি চাই তাহলে আমি এটা করতে পারি আর না চাইলে এটা অফ করে রাখতে পারি তারপর আছে এনাবল কুপনস আমার স্টোরে কি আমি কুপন গুলো কি আমি অফার করবো আমার কাস্টমারকে অথবা নাও করতে পারি সেটা হলে আমি এটা অ্যানাবল করে রাখবো না হলে অফ করে রাখতে পারি যে অপশনটা আছে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট স্কুইন্টিয়ালি এটা যদি আমি সিলেক্ট করে দেই তাহলে যখন আমি একটা কুপন অ্যাপ্লাই করব তারপর যখন দিব আপডেট তখন আসলে কুপনটার যে প্রাইস থাকবে ওই প্রাইসটা আসলে আমার মূল টোটাল অ্যামাউন্ট থেকে ডিলেট হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তারপর আসলে আমার মূল দামটা আমি দেখতে পাবো When applying multiple coupons, apply the first coupon to the full price and the second coupon to the discount price and so on so চাইলে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিলে কেউ হয়তো মাল্টিপল কুপন অ্যাপ্লাই করতে পারবে আর যদি এটা আমি অ্যানাবল করে না দিই তাহলে সে শুধু একটাই কুপন অ্যাপ্লাই করতে পারবে কারেন্সি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেহেতু আমার স্টোরটা বাংলাদেশে তাই এখানে বাংলাদেশি টাকা শো করতেছে আমি চাইলে অন্য কোনো কারেন্সি তো যদি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে সেটা এখানে অ্যাকসেপ্ট এটা এখানে সিলেক্ট করে দিতে পারি আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকার যে একটা সংখ্যা আছে টাকার সাইন যেমন ডলারের একটা সংখ্যা আছে ডলার সাইন এই সাইনটা হয়তো আমি টাকার আগে দেখাবো নাকি পরে দেখাবো রাইট সাইডে নাকি লেফট সাইডে অথবা অন্য লেফট সাইডে যদি দেখাই তাহলে স্পেস কতটুকু থাকবে সেটাও ডিফাইন করে দিতে পারি এরকম কিছু আর এখানে থাউজেন্ড সেপারেটর কোন চিহ্ন চিহ্নে চিহ্ন ইউজ করে আমি আসলে thousand one thousand two thousand এগুলো সেপারেট করবো সেটা এখান থেকে আমি ডিফাইন করে দিতে পারি ডেসিমাল সেপারেটর যেটা সেটা হচ্ছে একশো টাকার পর বা এক টাকার পর কত পয়সা এটা যদি আমি শো করাইতে চাই তাহলে এই চিহ্নটা দিয়ে শো করাতে পারি আর একশো টাকার পর আমি জাস্ট কত পয়সা এটা বোঝানোর জন্য কতটা সংখ্যা ইউজ করব সেটা হচ্ছে নাম্বার অফ ডেসিমালস তো এখান থেকে যদি আমি দুইটা সিলেক্ট করে দিই তাহলে দুইটা সংখ্যা দেখাবে তিনটা দিলে তিনটা একটা দিলে একটা দেখাবে এরকম স্টোর অ্যাড্রেসের পর প্রোডাক্টস নামে একটা ট্যাব আছে আমার এখানে চলেছে গতকাল প্রোডাক্ট নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম তো এখানে প্রোডাক্ট অপশনের মধ্যে যে প্রোডাক্ট গুলো কোন পেজে থাকবে সেটা সিলেক্ট করতে বলা হয়েছে সব পেজ তো আমি চাইলে ডিফল্ট সব পেজ এখান থেকে ডিফাইন করে অ্যাসাইন করে দিতে পারবো চাইলে আমি যদি কাস্টম কোনো সব পেজ ডিজাইন করি তারপর আমি চাইলে এখান থেকে সেটা যদি অ্যাসাইন করে দিই তাহলে ও কমার্স সেই পেজটাকেই ডিফল্ট পেজ হিসেবে কাউন্ট করবে অ্যাড টু কার্ট বিহেভিয়ার এটা আসলে আমি যখন একটা প্রোডাক্টে ক্লিক করব যে অ্যাড টু কার্ট এটা কি এর মাধ্যমে অটোমেটিক চলে যাবে নাকি রিডিরেক্ট হবে পেজটা সেটা আসলে বোঝানোর জন্য আমি যদি অ্যানাবল থেকে ডিসেবল করে দিই তাহলে সেটা অটোমেটিক এর মাধ্যমে করবে না আর যদি অ্যানাবল করে দিই অটোমেটিক এর মাধ্যমে কোনো পেজ লোডিং ছাড়াই সেটা চলে যাবে আমার টু কার্টে তারপর যেটা আছে redirect to the cart page after successful addition এটা যদি অ্যানাবল করে দিই তাহলে আমার পেজগুলো রিডিরেক্ট হবে কার্ড পেজে যখন আমি সাকসেসফুলি একটা প্রোডাক্টে ক্লিক করব যে অ্যাড টু কার্ড তখন সাকসেসফুলি রিডিরেক্ট হয়ে যাবে প্লেস হোল্ডার ইমেজ এটা আসলে অ্যাটাচমেন্ট আইডি বা ইমেজের যে আইডি অথবা ইমেজের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিতে পারবো প্লেস হোল্ডার ইমেজ লাইক আমার স্টোরে যে প্রোডাক্টের ইমেজগুলো দেয়া থাকবে সেই ইমেজগুলো যদি লোডিং হতে অনেক লেট করে তাহলে কোন ইমেজটা আসলে শো করবে সেক্ষেত্রে আসলে আমরা আমাদের যে স্টোর থাকবে স্টোরের যে লোগোটা লোগোটা আমরা প্লেস ফোল্ডার ইমেজ হিসেবে শো করতে পারি আর আমার স্টোরে যে স্টোর অনলাইন স্টোরে যে ইয়াটা থাকবে মেজারমেন্ট আমি কিভাবে করব ইউনিট এবং ডাইমেনশনস সেটা এখান থেকে অ্যাসাইন করে দিব মেজারমেন্টের অপশন থেকে লাইক অনেক দেশে হয়তো কেজিতে মাপা হয় না সেখানে অন্য কিছু দিয়ে মাপা হয় গ্রাম দিয়ে লাইক ইউকে তে আমরা দেখি যে পাউন্ড দিয়ে মাপা হয় তবে ইউএসএ তে হয়তো কেজিতে আর এখানে ডাইমেনশন আছে সেন্টিমিটার আমরা চাইলে এখানে ইঞ্চ দিতে পারি অথবা অন্য কোনো কিছু মিটার দিতে পারি যদি আমরা এমন কোনো পণ্য সেল করতে চাই যেটা ডাইমেনশন শো করবে অথবা ওয়েট শো করবে তাহলে কিরকম মেজারমেন্ট দেখাবে কোন ইউনিটটা দেখাবে সেটা আসলে এখান থেকে আমরা সিলেক্ট করব যদি আমাদের প্রোডাক্ট আমরা রিভিউ অ্যানাবল করতে চাই তাহলে এটা অপশনটা সিলেক্ট করব যদি রিভিউ না অ্যানাবল করতে চাই তাহলে অবশ্যই এটা অফ করে রাখতে পারি একই সাথে প্রোডাক্ট রেটিংটাও আসলে রিভিউর সাথেই চলে আসা রিভিউটা যদি আমি ডিসেবল করি তাহলে রেটিং রেটিংও চলে যাবে আর রিভিউটা এনাবল করলে আরো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউস একটা কাস্টমার রিভিউ দেওয়ার পর যদি আমি এটা ভেরিফাই করি বা মডারেট করার পর যে একটা ভেরিফাইড ওনার লেভেলটা শো করবে কিনা সেটা আমি এখান থেকে বলে দিতে পারি review can be left by verified owners যদি একবার আমি কাউকে ভেরিফাই করি তারপর তার রিভিউগুলো অটোমেটিক্যালি পোস্ট হবে কিনা সেটা আমি এখান থেকে যে লাইসেন্স করতে পারি প্রোডাক্ট অপশন যখন আমি প্রোডাক্ট অপশনে আসি তো এখানে আরো বেশ কিছু ট্যাব দেখতে পাচ্ছি লাইক এর পর ইনভেন্টরি তো ইনভেন্টরি স্টক ম্যানেজমেন্ট কিভাবে করব বা অপশনগুলো কিভাবে সিলেক্ট করব এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি like manage stock enable manage stock এটাকে এনাবল রাখ মানে আমি ইউজ করব এই ফিচারটা নাকি করব না সেটা এখান থেকে বলে দিতে পারি তো হোল স্টক কতক্ষণ পর্যন্ত আমি স্টক হোল্ড করে রাখবো সেটা আমি বলে দিতে পারি মিনিট ষাট মিনিট মানে এক ঘন্টা hold stock for unpaid orders কোন একটা অর্ডার কেউ হয়তো চেক আউট পর্যন্ত গেল কিন্তু পেমেন্ট করলো না সেটা আমি কতক্ষণ পর্যন্ত হোল্ড করব হয়তো মাত্র ষাট মিনিট হোল্ড করব তারপর সেটা আবার আমি কার্টে নিয়ে যাব সরি সেটা আমি আবার আমার স্টকে নিয়ে যাব সেটা সেই কার্টে আর রাখবো না নোটিফিকেশন যদি আমার স্টক লো হয়ে আসে তো আমি নোটিফিকেশন পেতে চাই কি পাই চাই না সেটা এখান থেকে করব আবার আউট অফ স্টক নোটিফিকেশন আমি চাইলে পেতে পারি কোথায় পেতে পারি আমার ইমেইল এখান থেকে যদি আমি আমার ইমেইলটা লিখে দিই my email at the rate email dot com like এরকম করে আমার ইমেলটা লিখে দিলে আমার ইমেইল এখান থেকে চলে যাবে লো স্টক থ্রেশহোল্ড লাইক কয়টা যদি স্টক থাকে তখন দেখাবে যে আউট অফ মানে লো স্টক আর এটা যদি আমি পাঁচটা করে দিই পাঁচটা প্রোডাক্ট থাকার সময় থেকেই কাস্টমার দেখতে পারবে যে না একদমই লো আছে আউট অফ স্টক যদি মানে কয়টা প্রোডাক্ট থাকার পর মানুষ আউট অফ স্টক নোটিশটা দেখতে পারবে এটা জিরো প্রোডাক্টে আছে এটা জিরো প্রোডাক্টে রাখা উচিত আমি যদি চাই যে আমার কাস্টমার দেখবে না আউট অফ স্টক তাহলে আমি এটা যদি hide out of stock items for catalogue এটা ক্লিক করে দিই তাহলে অটোমেটিক্যালি আমার সব থেকে আউট অফ স্টক আসলে হাইড হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট হাইড হয়ে যাবে যখনই একটা প্রোডাক্ট আউট অফ স্টক হবে এটা আমার সব থেকে হাইড হয়ে যাবে স্টক ডিসপ্লে ফরম্যাট এটা আমি কিভাবে দেখাইতে চাই always show quantity remaining stock মানে আমার কয়টা আছে স্টকে এটা যদি আমি দেখাইতে চাই তাহলে সংখ্যা দিয়ে in stock only two left in stock আর অথবা আমি এটা নাও দেখাইতে পারি প্রত্যেকটা অপশনে দিয়ে আছে এখানে তারপর ডাউনলোডেবল প্রোডাক্টস যদি কোনো পণ্য এমন হয়ে থাকে যেটা ফিজিক্যাল গুডস না ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে লাইক কোনো সফটওয়্যার সেটার জন্য সেটিংস গুলো কেমন হবে সেটা আমি এখান থেকে বলে দিতে পারবো লাইক কেউ যদি পেমেন্ট করে ফেলে পেমেন্টের পর হয়তো সে ফোর্স মানে ডিরেক্টলি ডাউনলোড শুরু হয়ে যাবে অথবা সেটা তার ইমেইলে সেন্ড হতে পারে অথবা রিডিরেকশন অনলি মানে ফাইলটা যেখানে আছে ওই লিঙ্কে রিডিরেক্ট করতে পারে প্রত্যেকটা অপশন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি আর যদি আমরা অ্যালাউ ইউজিং রিডিরেক্ট মোড দিয়ে রাখি তো সেটা সবসময় রিডিরেক্ট হয়ে লিঙ্কে চলে যাবে যে যেখানে আমি ফাইলটা রেখেছিলাম অ্যাক্সেস রেস্ট্রিকশন যদি আমি চাই যে আমার ফাইলটা লগ ইন করার পর ইউজার দেখতে পাক তাহলে মানে সে লগ ইন করার পর সেটা ডাউনলোড করতে পারবে লগ ইন করা ছাড়া সেটা ডাউনলোড করা সম্ভব হবে না তারপর grant access to downloadable products after payment মানে পেমেন্ট করার পরই সেটা অ্যাক্সেস পাবে পেমেন্ট করার আগে সেটা পাবে না open in browser open downloadable files in browser stead of saving item to the device that means কোনো একটা ফাইল যদি সে ডাউনলোড করে সেটা ব্রাউজারে ওপেন হবে তার ডিভাইসে সেভ না হয়ে লাইক যদি আমি কোনো ই বুক সেল করতে চাই তো সেটা চাইলে আমি আমার ব্রাউজারেই তাকে শো করতে পারি ডাউনলোড করার আগে হয়তো সে ব্রাউজারে এটা দেখার পর চাইলে ডাউনলোড করতে পারে file length append unique string to to file for security Kawsar ভাইয়া হ্যালো আপু শুনতে পাচ্ছেন জি ভাইয়া শোনা যাচ্ছে স্ক্রিন রেকর্ডিং অন করতে হবে হ্যাঁ, মানে স্ক্রিন অন করতে হবে আমাদের আচ্ছা তো আমরা দেখাচ্ছিলাম কেউ একটা ডাউনলোডেবল প্রোডাক্টের জন্য ইউআরএল অ্যাড করতে হবে তো যখন আমি অ্যাপ্রুভ ডাউনলোড ডাউনলোড ডিরেক্টরিজটা অন করব তো এখানে আসলে আমি লিঙ্কটা প্লেস করার পর যখন আমি সেভ বাটনে ক্লিক করব তখন একটা নতুন ডিরেক্টরি অ্যাপ্রুভ হবে লাইক এখানে কতগুলো ডিরেক্টরি দেওয়া আছে তো এই ফাইলগুলো আবার ডাউনলোডেবল ফাইল যখন আমি একটা ক্রিয়েট করব তখন এই ফাইলগুলা ড্রপ অ্যান্ড ডাউন হিসেবে দেখাবে তখন আমি যদি ওইখান থেকে একটা সিলেক্ট করে দিই তখন সে বুঝতে পারবে যে কোনো ক্লায়েন্ট যদি আমার ডাউনলোডেবল ফাইল পারচেস করে তাহলে এই ইউআরএল থেকে সে ফাইলটা পাবে তারপর এখানে অ্যাডভান্স আর ফিচার দেওয়া আছে কিছু এটা হচ্ছে টেবিল ইউজেস আর ডিরেক্ট আপডেটস এটা ডেভেলপারদের জন্য আমি বিগিনারদের এটা ডিসক্রাইব না করলে হয়তো ভালো হবে শিপিং যে অপশনটা আছে সেটিংসের মধ্যে এখান থেকে আমি আমার শিপিং এরিয়াটা অ্যাসাইন করে দিতে পারি লাইক এখানে আছে বাংলাদেশ তো আমি এখানে লিখে রাখছি ফ্রি শিপিং তো আমি যদি এটা এডিট করি তাহলে হয়তো একটা কুপন দিতে পারি ভ্যালিড ফ্রি শিপিং কুপন সে যদি এটা অ্যাভেল করে তাহলে হয়তো সে ফ্রি শিপিংটা পাবে অথবা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এটা দিয়ে দিলে একটা অর্ডার অ্যামাউন্ট যদি সে ওই অ্যামাউন্ট পর্যন্ত সে অর্ডার করে তাহলে সে ফ্রি শিপিং সুবিধাটা পেতে পারে এরপর আরেকটা অপশন আছে minimum order amount or coupon দুইটাই সেক্ষেত্রে আমি হয়তো এখান থেকে অর্ডার অ্যামাউন্টটা দিতে পারি এবং কুপন ডিসকাউন্টটা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো or a coupon and a coupon so যদি এই অপশনটা থাকে তাহলে কুপন এবং অর্ডার অ্যামাউন্ট দুইটাই কাজে লাগবে আর যদি অর্ড থাকে তাহলে দুইটার মধ্যে থেকে একটা সে সিলেক্ট করতে পারবে আর আমি যদি শিপিং ফ্রি শিপিং না দিয়ে যদি অ্যাড শিপিং মেথড দিয়ে দিই তা একটা ফ্ল্যাট রেট দিয়ে দিই তাহলে হয়তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যুক্ত হয়ে যাবে লাইক যদি টেন টাকা দেই তাহলে দশ টাকা শিপিং চার্জ যুক্ত হবে এরকম এখানে আরো কিছু ইয়া দেওয়া আছে যেমন লোকাল পিক আপ আমি যদি কোনো শিপিং মাধ্যম ইউজ করতে চাই যেমন আমাদের আছে সুন্দরবন কুরিয়ার বা করুন কুরিয়ার সার্ভিস সেক্ষেত্রে ওইটার চার্জ কেমন হবে সেটা আমি এখান থেকে লিখে দিতে পারবো চাইলে সেক্ষেত্রে যে লোকাল পিক আপের নামটা এখান থেকে লিখে দিতে পারবো তাহলে কাস্টমার আসলে বুঝতে পারবে যে কোনটা সিলেক্ট করলে কোন মাধ্যমে আমি ডেলিভারিটা পাবো আর জোন নেম হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো লাইক জোন হচ্ছে যদি আমি এখান থেকে লিখি সাউথ এশিয়া তারপর যদি বাংলাদেশ লিখি ইন্ডিয়া লিখতে পারি অথবা সাউথ এশিয়ান আর যে কান্ট্রি আছে ওগুলো লিখতে পারি শ্রীলঙ্কা নেপাল তো এভাবে করে আমি একটা রিজিয়ন বা অঞ্চল সিলেক্ট করে দিতে পারি এবং ওটার জন্য শিপিং চার্জ কেমন হবে সেটা এখানে আমি অ্যাসাইন করে দিতে পারি শিপিং অপশনস শিপিং অপশনস এর মধ্যে প্রথমে আছে calculation enable the shipping calculator or on the cart page like আমি যদি শিপিং করার জন্য একটা আলাদা আলাদা মাধ্যম দিয়ে থাকি তো সেটা কিভাবে ক্যালকুলেট হবে অন দ্য পেজ সেটা আমি এই অপশনগুলোর মাধ্যমে ডিফাইন করব তারপর যদি কেউ অ্যাড্রেস এন্টার না করে সেই পর্যন্ত হাইড শপিং কস্ট মানে শপিং এর খরচটা আমি হাইড করে রাখবো সেই অপশনটা ক্লিক করলে প্রথমে আমাকে শপিং অ্যাড্রেস সরি আমার শিপিং অ্যাড্রেসটা দিতে হবে তারপর আমি দেখতে পারবো যে আসলে আমার শিপিং চার্জটা কেমন হবে শিপিং ডেস্টিনেশন এটা আসলে যদি সিলেক্ট করি default to the customer shipping address তাহলে আমি বুঝতে পারবো যে কাস্টমারের অ্যাড্রেসের ডিফল্ট ওয়েতে চলে যাবে default to customer billing address billing address হচ্ছে একটা আর শিপিং অ্যাড্রেস হচ্ছে আরেকটা বিলিং অ্যাড্রেস হচ্ছে লাইক আমি যখন পেমেন্ট করব পেমেন্টের মধ্যে যে আমার একটা অ্যাড্রেস থাকবে ওইটা হচ্ছে গিয়ে বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস আসলে হচ্ছে কি যখন সে একটা নির্দিষ্ট জায়গার মানে অ্যাড্রেসটা আমাকে দিবে রেজিস্ট্রেশন করার সময় তখন ওইটা বুঝতে পারবো কাস্টমার শিপিং অ্যাড্রেস একটা হচ্ছে force shipping address to the customer billing address মানে যেটা সে বিলিং অ্যাড্রেসের মধ্যে রাখবে লাইক তার আমি হয়তো তার কার্ড থেকে পেয়ে যাব বা তার যে অন্যান্য মাধ্যম থাকতে পারে কেউ যদি ক্যাশ অন ডেলিভারি দেয় ওইখানে তার অ্যাড্রেস দিয়ে দিতে পারে সেটা হচ্ছে কি কাস্টমার বিলিং অ্যাড্রেস তো এরকম হতে পারে যে কেউ একজন প্রোডাক্টটা পারচেস করতেছে বাট শিপিং অ্যাড্রেসটা আলাদা হবে তখন কাস্টমার শিপিং অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করে দিব কারণ হতে পারে এটা অন্য কেউ পেমেন্ট করে দিবে আর যদি আমরা এরকম মনে করি যে যে বিলিং বিলিংটা যার কাছে যাচ্ছে যে এটা পারচেস করতেছে তার কাছে প্রোডাক্টটা যাবে সেক্ষেত্রে আমরা default to the customer billing address দিয়ে রাখতে পারি ডিবাগ মোড এটা ডেভেলপারদের জন্য কোন স্টোরে যদি কোনো ইরর বা ইস্যু দেখা যায় বা শিপিং এর ক্ষেত্রে এটা আমরা যদি অ্যানাবল করি তাহলে আমরা অপশনগুলো আসলে দেখতে পারবো এটা মূলত ক্যাশিং ইস্যু ক্যাশিং ইস্যু বা এই ধরনের কোনো একটা প্রবলেম নিয়ে হয়ে থাকে যদি ঠিকমতো কাজ না করে শিপিং অ্যাড্রেস বা শিপিং অপশনগুলো ক্ষেত্রে আমরা অ্যানাবল করে দেখতে পারি যে সমস্যাটা কোথায় হচ্ছে শিপিং ক্লাসেস এটাও মূলত আসলে ডেভেলপারদের জন্য স্লাগ তারপর ডিসক্রিপশন প্রোডাক্ট কাউন্ট এটা আমরা এখানে না দেখাই তাইলে আমরা একটা ক্লাস দিয়ে সেই ক্লাস অনুযায়ী শিপিং কিভাবে হবে কাস্টম একটা ইয়া ফাংশন বা ইয়া তৈরি করতে পারি লজিক তৈরি করতে পারি ডেভেলপমেন্টের কাজ এটা আর পেমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে পেমেন্ট অপশন আমি কোনটা কোনটা আমার স্টোরে রাখবো সেটা দেখতে পাচ্ছি লাইক এখন আমি শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি দিয়ে রাখছি এটা যদি ম্যানেজ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো ক্যাশ অন ডেলিভারির টাইটেলটা কি যাবে আমি চাইলে টাইটেল চেঞ্জ করে দিতে পারি ডিসক্রিপশন কি যাবে তারপর ইনস্ট্রাকশন যদি দিতে চান তারপর শিপিং মেথড কি হবে ফ্ল্যাট রেট নাকি অন্য কিছু তারপর এখানে accept COD if the order is virtual cash on delivery COD মানে ক্যাশ অন ডেলিভারি যদি এটা ভার্চুয়ালি অর্ডার করা হয় তাহলে আমি ক্যাশ অন ডেলিভারি অ্যাকসেপ্ট করে দিব আর কোন কোন দেশের ক্ষেত্রে আমি ফ্রি শিপিংটা রাখতেছি সেটাও চাইলে আমি এখান থেকে বলে দিতে পারবো like Bangladesh free shipping on এরকম তারপর যে আর অপশনগুলো আছে পেমেন্টের তার মধ্যে আছে ব্যাংক ট্রান্সফার এটা যদি আমি অ্যানেবল করি তাহলে এটা আমার সেট করে দিতে হবে bank account name bank number আমার অ্যাড্রেসটা টোটাল মানে ব্যাংকের যত ডিটেইল ব্যাপার স্যাপার আছে সব এখানে দিয়ে দিতে হবে যাতে আমার স্টোরে যদি কেউ পেমেন্ট করে তাহলে যেন অটোমেটিক্যালি আমার ব্যাংক অ্যাকাউন্টে সেটা চলে যায় সেজন্য অ্যাড অ্যাকাউন্ট এখানে আমি আসলে আমার ডিটেইল দিয়ে রাখতে পারবো শর্ট কোড আইব্যান সুইফট সব দিয়ে রাখতে পারবো এখানে চেঞ্জ যদি দেই আমার এখানে কোনো অপশন সেভ করিনি আমি যদিও তারপর এটা আছে চেক পেমেন্টস আমি কি চেকের মাধ্যমে পেমেন্ট নেই কিনা সেটার জন্য এটা চাইলে আমি সেট আপ করে দিতে পারি এখান থেকে enable চেক পেমেন্টস তো এটা ডেসক্রিপশন আর যদি আমার কোনো ইনস্ট্রাকশন থাকে তাহলে আমি এখানে ইনস্ট্রাকশন মানে আমি বলে দিতে পারি সেক্ষেত্রে হবে কি আমার এই অর্ডারটা তার কাছে যাবে তারপর সে আমাকে একটা চেক দিবে আমি চেকটা নিয়ে আসবো তারপর চেকটা ব্যাংকে জমা দিতে হবে তারপর আমি আমার পেমেন্টটা পাবো পেমেন্টের মধ্যে খুবই বহুল জনপ্রিয় আরো দুইটা ব্যাপার আছে এটা হচ্ছে গিয়ে পেপাল আর স্ট্রাইপ আমাদের এখানে যে এক্সটেনশন আছে এক্সটেনশন থেকে আমরা যদি একটু এক্সপ্লোর করি তাহলে আমরা দেখতে পাবো যে পেপাল পেমেন্টস এটা যদি ফ্রি ডাউনলোড করে নেই এটা ইনস্টল করলে আসলে পেপালের যে পেমেন্টটা এটা আমার পেমেন্ট মেথডের মধ্যে চলে আসবে তখন আমি চাইলে এটা আমি সেট আপ করে নিলে আমি পেপালের মাধ্যমে কেউ যদি পেমেন্ট করতে চাই আমার স্টোরে তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো তারপরে স্ট্রাইপও সেম স্ট্রাইপ দিয়ে যদি কেউ পেমেন্ট করতে চায় সেটা যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে এক্সটেনশন যে এটা আছে কমার্স এটা ফ্রি এটা চাইলে আমি সেট আপ করে নিতে পারি সিম্পলি আমার জাস্ট স্ট্রাইপ অথবা স্ট্রাইপ যদি সেট করতে চাই স্ট্রাইপের ডিটেলস দিতে হবে অপশন সেট আপ করার সময় আর যদি আমি পেপার ইউজ করি তাহলে এর ডিটেইল দিতে হবে পেমেন্টসে আমরা ছিলাম তো পেমেন্টস দেখানো তো অলমোস্ট হয়ে গেছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি এটা খুবই ইম্পর্টেন্ট গেস্ট চেক আউট যদি কোনো গেস্ট আমাদের স্টোরে আসে লাইক ভিজিটর যদি কেউ আসে সে অর্ডার করতে পারবে কিনা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই এটা যদি অ্যালাউ করতে চাই তাহলে অ্যালাউ করতে পারি আর যদি চাই যে না সে আগে লগ ইন করবে রেজিস্ট্রেশন করবে তারপর অর্ডার করতে পারবে তাহলে আমরা এটাও উঠাই দিলে তাহলে তার আগে লগ ইন করতে হবে এটা দিয়ে রাখলে আসলে লগ ইন করে তারপর চেক আউট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আরো বিভিন্ন নিয়ম আছে যেগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি allow customer to create an account during checkout চেক আউটের সময় যে সে ডিটেইল গুলো দিবে ওইটার মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিনা অথবা allow customer to create and my account on the my account page মানে কেউ যদি আগে একটা কার্ডে নেয় তারপর তাকে আমরা বলবো যে না তুমি আগে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করো তারপর হয়তো করতে পারবা তারপর when create create an account automatically generate automatically account user name user name আমি কি অটোমেটিক জেনারেট করব নাকি কোনো কাস্টমার জেনারেট করবে সো এটা দিয়ে রাখলে অটোমেটিক জেনারেট হবে সো এটা উঠে নিলে কাস্টমার কাছে একটা ফিল্ড যাবে সে চাইলে ইউজার নেম বা অন্য কিছু সে সেন্ড করতে পারে when creating an account send the new user a link to save their password এটা যদি উঠে নিই তাহলে সে রেজিস্ট্রেশন করার সময় দেখতে পারবে যে না আমার পাসওয়ার্ড একটা সেট করে দিতে হবে আর যদি এটা আমি অ্যালাউ করি তাহলে তার ইমেইল একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার লিঙ্ক চলে যাবে remove personal data from orders on request কেউ যদি রিকোয়েস্ট করে তাহলে আমরা তার পার্সোনাল ডাটাগুলো ডিলিট করে দিব এরকম একটা অপশন চাইলে আমরা রাখতে পারি আর remove access to download on request remove access to download যদি তার ইচ্ছা হয় এরকম যে সে রিমুভ করে দিতে চায় তার কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট অথবা অথবা তার অ্যাকাউন্ট যদি সে একদম ডিলিট করতে চায় তাহলে সেটা আমাদের রিকোয়েস্ট করতে পারে নর্মালি এটা অ্যানাবল করে দেওয়া থাকে না দুইটা আমরা আসলে যদি ইউরোপিয়ান কান্ট্রির কান্ট্রিতে থাকে অনেক কাস্টমার তাদের রিকোয়ারমেন্ট থাকে আসলে যেরকম যে এই অপশনগুলো এনাবল করে দিতে হবে পার্সোনাল ডাটা রিমুভাল এটা যদি আমরা অ্যালাউ করে দিই তাহলে কোনো কাস্টমার চাইলে তার অ্যাকাউন্ট থেকে তার পার্সোনাল পার্সোনাল যে ডেটাগুলো আছে এগুলো সব রিমুভ করে দিতে পারবে তারপর প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসির জন্য আমাদের একটা পেজ থাকে সেখানে আমরা বেশ অনেক কথা লিখে দেই তো সেটা আমরা চাইলে এখানে কি বেশ কিছু মানে রেস্ট্রিকশন বা কি কি আছে এগুলো আমরা চাইলে এখানে লিখে দিতে পারি চেক আউট প্রাইভেসি পলিসি চেক আউটের জন্য কি কি প্রাইভেসি পলিসি এটা আমরা ডিসক্রাইব করে দিতে পারি এই যে এখানে একটা শর্টকট দেখা যাচ্ছে যে প্রাইভেসি পলিসি সো এটা যখন থাকবে তখন প্রাইভেসি পলিসির যে পেজটা থাকবে সেই পেজে পেজের একটা লিংক এখানে শো করবে সো কাস্টমার চাইলে লিংকে গিয়ে সে ডিটেইল জানতে পারে কাস্টমার ডাটা রিটেনশন এই পুরো ব্যাপারগুলো আসলে কতদিন পর পর আসলে কাস্টমারের ডাটা সরি অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে যদি সে অ্যাক্সেস না করে এটা আমরা বলে দিতে পারবো এখান থেকে রিটেন পেন্ডিং অর্ডারস কোনো পেন্ডিং অর্ডার থাকলে সেটা রিটেইন করে হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে সেটাও আমরা এখান থেকে বলে দিতে পারি রিটেইন ফেইল্ড অর্ডারস কোনো ফেইল্ড অর্ডার থাকলে আমরা সেটাও বাতিল করার একটা অপশন মানে প্রত্যেকটাই যদি আমরা এখান থেকে মুছে ফেলতে চাই স্টোর থেকে তাহলে এই অপশনগুলোর মাধ্যমে আমরা সেই ব্যাপারগুলো বলে দিতে পারি ইমেল যে অপশনটা আছে ইমেল অপশনের মাধ্যমে আসলে আমরা ইমেল মার্কেটিং এর যে ব্যাপারগুলো সেগুলো ম্যানেজ করব কেউ নতুন অর্ডার করলে ক্যান্সেল অর্ডার করলে তার অ্যাকাউন্টে আমরা চাইলে ইমেল করতে পারি অথবা ইনভয়েস সেন্ড করতে পারি এই পুরো ব্যাপারগুলো আমরা ম্যানেজে যদি ক্লিক করি প্রত্যেকটার ইমেলের একটা টেমপ্লেট আমরা পাবো সেই টেমপ্লেট অনুযায়ী সাবজেক্ট কি হবে ইমেলের হেডিং কি হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারবো এই যে ভিউ টেমপ্লেট এখানে ক্লিক করলে আমরা একদম পুরো টেমপ্লেটটা দেখতে পারি এটা আসলে একদম অ্যাডভান্স একটা ব্যাপার ডেভেলপারদের জন্য মূলত তারপর ইন্টিগ্রেশন অপশনে যদি আমরা ক্লিক করি তারপর আসলে কিছু কি এবং ইয়া দেওয়া আছে ফাইল পাথ লাইক আমার এই কমার্সের যে ডেভেলপমেন্ট রিলেটেড ফাইলগুলো আছে কোন পাতে গেলে আমি দেখতে পারবো সেটা আমি এখানে দেখতে পারবো আর যেটা ম্যাক্সমাইন্ড লাইসেন্স কি যদি আমি জিও লোকেশন সার্ভিস ইউজ করতে চাই ম্যাক্স মাইন্ড থেকে তাহলে সেটার এপিআই কিটা বা লাইসেন্স কিটা এখানে আমাকে দিতে হবে এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর তেমন কোনো ইন্টিগ্রেশন আমি দেখতে পাচ্ছি না আর অ্যাডভান্স যে ট্যাবটা আছে এইখানে ক্লিক করার মাধ্যমে আসলে আমার ও কমার্স রিলেটেড যে পেজগুলো আছে cart page checkout page my account page terms and condition এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো আর যে অপশনগুলো বাকি আছে এটা হচ্ছে পেমেন্ট বা অর্ডার রিসিভ এই ব্যাপারগুলোর জন্য আমাদের ইউআরএলটা কেমন হবে সেই ইউআরএলটা আমরা যদি চেঞ্জ করতে চাই সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি প্রত্যেকটা ইউআরএল এর যে এন্ড পয়েন্টে বা পরের পার্টে যে অপশনগুলো বা ইয়াটা থাকবে স্ল্যাগ এটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করি সেভ চেঞ্জে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এছাড়াও যে অপশনগুলো আছে রেস্ট এপিআই ওয়েব হুকস বা লেজেন্সি এপিআই এই প্রত্যেকটা ব্যাপারই আসলে ডেভেলপারদের জন্য এটা আমি আসলে ওইভাবে ডিসক্রাইব করতে চাচ্ছি না ফিচার্সের মধ্যে আসলে যে ফিচার্সগুলো আছে হুকমার্সে ওগুলো আমি কি অ্যানাবল করে রাখবো যেমন হুকমার্স অ্যানালিটিক্স এটা কি অ্যানাবল করে রাখবো কিনা নেভিগেশন মার্কেটিং এটা অ্যানাবল ডিসেবল করতে পারি বা এক্সপেরিমেন্টাল যে ফিচার্স আছে এটাও চাইলে অ্যানাবল করতে পারি এতটুকুই ধন্যবাদ আপু হ্যাঁ, ধন্যবাদ কাউসার ভাইয়া এত ডিটেলে আমাদের কমার্স সেটিংস এর সেশনটা নেওয়ার জন্য তো এইটাই ছিল আমাদের ই কমার্স নিয়ে সেশনের লাস্ট পর্ব তো আশা করি যারা ফলো করছেন তারা ইজিলি অনেকগুলো অ্যান্সারই পেয়ে গেছেন কিভাবে আপনি নিজের একটা অনলাইন স্টোর বা ই কমার্স বিজনেস শুরু করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে তো ধন্যবাদ এই সেশনে যারা ছিলেন সবাইকে এবং আমরা পরবর্তী যে আরো সেশন আসবে বাংলায় ওয়ার্ডপ্রেস নিয়ে হোপফুলি ওইখানে আমরা সবাই আবার জয়েন করব ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপনি